সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুচরা মূল্যে টাইলসের কোথায় পাওয়া যায় এবং কী কী টাইলস পাওয়া যায় এখানে আপনাদের আমি এখন বিস্তারিত সব কিছু জানাবো চলুন তাহলে যাওয়া যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের ওয়াল টাইস ওয়াল টাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে দৃশ্য তারপর লাইল হিল মোহাম্মদ রাসুল্লাহ অনেক বিভিন্ন ধরনের টাইলস এখানে পাবেন অনেক কালারফুল টাইলসগুলো আপনার এটা হচ্ছে ওয়াল টাইলস সবথেকে খুশির বিষয় হচ্ছে সবথেকে আমার এই টাইলসটি ভালো লাগছে আমাদের মতো আনকমন দেখতে অনেক আপনারা চাইলে <clears throat> এখান থেকে নিয়ে যেতে পারেন একদম শর্টকাটভাবে টাইলসগুলো একবার এগুলো ফ্লোর টাইলস হিসেবে লাগিয়ে দিতে পারেন আমাদের প্রয়োজন হবে না যদি কারো প্রয়োজন হয় এটার উপর দিতে পারেন সিজার একটি আছে আপনার বড় যে টাইলস বলা হয় গেস্ট হাউসের জন্য গেস্ট হাউসের জন্য এই টাইলসগুলো ইউজ করা হয় এখানে অনেক ধরনের কালারফুল টাইলস দেখতে পাবেন আর এখান থেকে একদম খুচরা পাইকারি মূল্যে টাইলস পাবেন তারপর দর্শক আপনাদের আরও দেখাচ্ছি আমি এখানে এই যে কার্টুন বুঝে অনেক কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন তুষার সিরামিক্সের এগুলো সব ইনটেক টাইলস এখানে আপনারা বিভিন্ন প্রকারের টাইলস পাবেন আপনারা কি চান সব পাবেন টাইলসগুলো দেখতে অনেক সুন্দর এমন এবং কি মনমুগ্ধকর দেখলে সবারই ভালো লাগে যেমন আমার ভালো লাগছে অবশ্য আশা করি আপনাদেরও ভালো লাগবে আরেকটা দেওয়া আছে ইসমিল্লা রহমান রাহিম পুরো থ্রি তারপর আপনারা দেখতে পাচ্ছেন কাবা ঘর আছে সাবা ঘরের টাইলসটা অনেক আনকমন দেখতে অনেক সুন্দর আসসালাম ভাই ভাই টাইলসগুলো কি ভাই বিক্রি করেন টাইলসগুলো আমরা পার স্কোয়ার ফিট হিসাবে বিক্রি আচ্ছা কোনটা এই কত করে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন আলেকজান্ডারের মধ্যে বারোশো পিসের এই মালগুলো আছে আচ্ছা বারো আঠারো এই মালগুলো আছে হ্যাঁ মাল আছে নর্মালি এই সব এগুলো আর কি বারো আঠারো মাল আচ্ছা আচ্ছা আর বারো চব্বিশ মধ্যে এগুলো পাথর টাইপ হ্যাঁ ফুললি পাথর বড়ি পাথর ফুল বড়ি পাথর আর এগুলো মোটামুটি সিরামিক্স টাইপ এগুলো সবই ওয়াল টাইপ আচ্ছা সবটাই ওয়াল টাইপ উপরেগুলো আচ্ছা আর উপরেগুলা ওগুলো সবই ওয়াল টাইপ আট বারোর মধ্যে আচ্ছা আট বারোর মধ্যে হ্যাঁ এগুলো হলো আপনার তুষারের টাইস আর এগুলো নাম আলেকজান্ডার ঠিক আছে আচ্ছা যা দেখেছেন এগুলো সব হ্যাঁ, হ্যাঁ। আলেকজান্ডার হ্যাঁ হ্যাঁ এগুলোর নাম তুষার প্রেশার এগুলো আলেকজান্ডার আলেকজান্ডার মোনালিসা হ্যাঁ এই কোম্পানির মধ্যে আছে আর এগুলো আবার তুষার করছে এগুলো হ্যাঁ, নিচের গোলা নিচের গুলোর মধ্যে একটা কোয়ালিটি আছে যেমন এগুলো করছে আপনার মান্টু ছিল এখন আর কি ফ্রেশের মধ্যে ডাব পাওয়া যায় অনেক সুন্দর আর কি লাগানোর পর বোঝা এবিসির মধ্যে এটা আছে ম্যাট টাইপ আচ্ছা আলেকজান্ডারের মধ্যে গেলে এটা পাইবেন এবিসির মধ্যে এটা পাইবেন এগুলো আর কি আসমানের মধ্যে ওয়াল টাইপ তুষারের মোনালিসা হ্যাঁ হ্যাঁ আর এটা আলেকজান্ডার সমস্ত অমায়িক একটা টাইপ হ্যাঁ আনকমন দেখতে একদম আনকমন লাগতেছে এটা নেওয়া তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো আনকমন আলেকজান্ডার টাইলস স্পটের মধ্যে এই বিভিন্ন কালার আছে একটা হ্যাঁ। দুইটা বর্তমান বাজার আর কি রানিং প্রোডাক্ট মনে করেন দুইটা অনেক রানিং আচ্ছা দুইটা করতে হবে আর একটা এরকম তো পারে আটতলার মধ্যে একটা এটা আর কি নামায় রাখা খুবই কষ্টকর আচ্ছা আর ভাই ওই যে ওইগুলো গেস্ট হাউসের জন্য যেগুলো ইউজ করা হয় আপনারা নাম দাম কম বেশি হয় ওই ক্ষেত্রে আর কি আলোচনা সাপেক্ষে আর কি এগুলো বেশি করা হয় আচ্ছা কম বেশি আছে একটু পাঁচ হাজার পাঁচশো এর নিচেও ফায়দা হয় আচ্ছা আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা সাপেক্ষে কি করে রাখছি ফটোর মধ্যে নিলে এই ডিজাইনগুলো আছে এগুলা আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো আসলে দেখা যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যদি কেউ টাইলস নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো ভাইয়া হ্যাঁ রোমা টাইটেন রোমা হ্যাঁ রোমা আছে এগুলো আলেকজান্ডারের আচ্ছা বিভিন্ন ধরনের আছে এগুলো সব রোমা আর রোমা টাইলস যেগুলো ওগুলোর মধ্যে আর কি সিল দেওয়া থাকে হ্যাঁ সবই রোমার এগুলো আর কি আমরা সিল মারারে রাখছি আচ্ছা কাস্টমার বোঝাবে সাবেকটা আর কি রাখা হয়েছে হ্যাঁ ডিবান্ড আছে আলেকজান্ডারের সিবিসির রোমা রোমা রোমা চারুর এক্স মনিকার ফন্ডি ফ্রেশ ফন্ডি ফ্রেশ এগুলো আছে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা তো দর্শক আপনার কয়েকটা চারটা কোম্পানির মাল পাবেন আচ্ছা। আচ্ছা, চারটা কোম্পানির মাল কোম্পানির তো দর্শক আপনারা তো দর্শক আপনারা শুনতে পারেন বাইরে এখানে আসলে চারটি কোম্পানির অবশ্যই মাল পাবেন আপনারা অর্ডার করে যাবেন ভাই অবশ্যই আপনাদের অর্ডারের সাপেক্ষে অবশ্যই এগুলো আপনাদের জন্য নিয়ে আসবে দর্শক আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে আপনার কুমোরগঞ্জ কবরস্থানের বিপরীত পাশে এই কবরস্থানে দেখতে পাচ্ছেন কবরস্থানের বিপরীত পাশে আমি অবশ্য আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাইয়ের নাম্বার এবং দোকানের নাম্বার দিয়ে দেবো ভাইয়ের আপনি সকলে হলে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে চার্জগুলো কালেকশন করতে পারেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম